Yeah, man. Let's go. blood. kill. 사주? 잘 사주? Hello কি বলে ওই বাঁদরটা ফ্রিতে পেয়েছিস হ্যাঁ আমি বলছি বাঁদরটা ফ্রিতে পেয়েছিস তো হ্যালো একটা বাঁদর ক্যারেক্টার আছে বাঁদর ক্যারেক্টার আছে একটা হ্যাঁ ওইটা ফ্রিতে পেয়েছিস তো হ্যাঁ কি বলছিস এই কিছু বুঝতে পারছি না চল পরে কথা বলবো First Blood. First Blood. First Blood. Triple kill. first blood.